ওকে হ্যালো সবাইকে লোকাল এসিও e বিষয়ক এই যে যে মিনি কোর্স এই কোর্সটা আমরা তিনটা ভিডিওতে সাজাবো প্রথম ভিডিওতে আমরা কথা বলবো এসিও e এবং লোকাল এসিও কী সেটা নিয়ে সেকেন্ড ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ক্লায়েন্টদের কাছে যেতে পারেন বা কিভাবে ক্লায়েন্টদের কাজ নিতে পারেন এবং থার্ড ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ক্লায়েন্টদের সেই কাজ করে দেওয়ার বদলে আপনার পেমেন্টগুলো নিতে পারেন তো আমি এই ভিডিওগুলো বড় করব না কারণ এটাকে আমরা বলছি একটা mini series mini video series type বা মিনি কোর্স সো আমরা যেটা করব আমরা যদি খুব তাড়াতাড়ি একটা কোথায় আমাদের হোয়াইট বোর্ড এই যে এখানে আমরা যদি হোয়াইট বোর্ডটা ওপেন করি স্টার্ট ড্রয়িংয়ে যাই মেনলি যেই জিনিসটা আমি করবো সেটা হলো আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করবো লোকাল এসিও আসলে কি জিনিস তো লোকাল এসিও বোঝার জন্য আপনাদের একটু বুঝতে হবে এসিও ব্যাপারটা কি আমি খুব একটা জটিল করব না একদম সহজ করে বোঝাচ্ছি এসিও ব্যাপারটা কি আপনি যখন গুগলে কিছু লিখে সার্চ করেন তখন আপনি গুগলের ওই পেজে দশটার মতো রেজাল্ট পান তাই না ধরেন এখানে আপনি কিছু এই যে এখানে গুগলের সার্চ বার আপনি কিছু একটা লিখে সার্চ দিয়েছেন এখানে রেজাল্ট আসছে দশটা প্রত্যেক পেজে দশটা রেজাল্ট থাকে সাধারণত তো সাধারণত যেটা হয় প্রায় সত্তর পার্সেন্টের মতো মানুষ এই প্রথম তিনটা রেজাল্টের একটায় চলে যায় ঠিক আছে বাকি যারা থাকে তারা বাকি রেজাল্টগুলোর মধ্যে একটাই যায় এবং এই তিনটা রেজাল্টে যারা যায় যে সত্তর পার্সেন্ট মানুষ তারা যদি তাদের যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন এই তিনটার মধ্যে না পায় তখন তারাও এগুলায় যায় বাট মেইনলি বলা যায় প্রথম বেশিরভাগ মানুষ প্রায় সবাই এই রেজাল্টগুলায় চলে যায় স্পেশালি যখন মোবাইল থেকে সার্চ করা হয় তখন তো আরও কারণ মোবাইল দিয়ে আপনি যখন সার্চ করেন তখন রেজাল্ট আরও কম আসে এবং দেখা যায় প্রায় নব্বই পার্সেন্ট মানুষ প্রথম তিনটার মধ্যেই যায় এবং বাকিগুলোয় তেমন কেউ যাই না তো এসিও ব্যাপারটার মান এসিও মানে হলো search engine optimization search engine হলো গিয়ে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো গিয়ে গুগলকে কিভাবে ম্যানিপুলেট করা যায় বা ম্যানিপুলেট একটা বাজে ওয়ার্ড হয়ে যায় গুগলকে কিভাবে আমাদের ওয়েবসাইটকে কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি আরও সুন্দর করে বানাতে পারি যেন আমাদের ওয়েবসাইট গুগলের প্রথম পেজে আসে আপনি যখন গুগলে কিছু লিখে সার্চ করেন তখন আপনি কিন্তু লাখ লাখ রেজাল্ট পান তাই না এখানে একটা দেখবেন আপনি যখন কিছু লিখে সার্চ করবেন দেখবেন এখানে রেজাল্ট দেখাবে কতগুলো রেজাল্ট আছে টোটাল এবং এখানে পেজ নাম্বার দেখাবে page one page two page three ইত্যাদি আপনি দেখবেন বেশিরভাগ মানুষ পেজ ওয়ানের মধ্যেই থাকে কিন্তু গুগলে কিন্তু হাজার হাজার পেজের রেজাল্ট আছে তাই না এখন যে কোনো কোম্পানি চেষ্টা করে প্রথম পেজে থাকতে বিভিন্ন সার্চ টার্মের জন্য কারণ প্রথম পেজে থাকলেই সে ক্লায়েন্ট পাবে প্রথম পেজে থাকলেই সে কাস্টমার পাবে সে যদি সেকেন্ড পেজে থাকে বা থার্ড পেজে থাকে বা ফোর্থ পেজে থাকে তাহলে তার কাস্টমার পাওয়ার চান্স খুব কমে যায় এইখানেই লোকাল এসিও ব্যাপারটা চলে আসে লোকাল এসিওর মানে হলো আমি লোকাল বিভিন্ন কোম্পানির কাছে যাব তাদেরকে বলবো যে আমি এসিও জানি আমি এসিও জানি যেহেতু আমি তোমার কোম্পানিকে তোমার ওয়েবসাইটকে প্রথম পেজে নিয়ে আসবো বিভিন্ন সার্চ টার্মের জন্য এই যে যে প্রথম পেজে নিয়ে আসছি তার জন্য তুমি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে এটাকেই আমরা বলি লোকাল এসিও সো এসিও একটা খুব established industry local SEO comparatively একটু নতুন ইন্ডাস্ট্রি এসিও ইন্ডাস্ট্রিটা সেম কাজই করতো করতো রেগুলার ওয়েবসাইট নিয়ে রেগুলার ব্লগ নিয়ে লোকাল এসিওতে e শুধু আমরা লোকাল বিজনেস যারা তাদেরকে টার্গেট করি সো ধরেন কথার কথা আমরা যদি একটা এক্সাম্পল নেই এক্সাম্পলের জন্য আপনার যেটা করতে হবে আপনার অবশ্যই আমি ফেসবুকটা অফ করে দিই আপনার যেটা করতে হবে আপনার অবশ্যই একটা এক্সটেনশন আছে কিওয়ার্ড এভরিওয়্যার কোথায় সেই এক্সটেনশনটা এই যে এটা এটা একটা ক্রোম এক্সটেনশন এই এক্সটেনশনটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটা ফ্রি এক্সটেনশন সো ধরেন কথার কথা আমি লোকাল এসিওর সো আমি এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি লোকাল এসিওর কীভাবে ইন্ডাস্ট্রি টার্গেট করা যায় তো ধরেন আমরা একটা এক্সাম্পল দেখি live tattoo shop in Dublin okay so এটা লিখে আমি সার্চ দিলাম দেখেন এটা লিখে যখন আমি সার্চ দিলাম যেহেতু আমার কিওয়ার্ড এভরিওয়্যার এই যে টুলটা এই টুলটা যেহেতু ইনস্টল করা আছে ক্রোম এক্সটেনশনটা সো আমি একটা এক্সট্রা জিনিস দেখতে পারবো যেটা সাধারণ মানুষ পায় না সেটা হলো ভলিউম দেখুন ষোলোশো পার মান্থ তার মানে হলো প্রত্যেক মাসে ট্যাটু শপ ইন ডাবলিন লিখে ষোলোশো জন মানুষ সার্চ করে এখন আপনি যদি যে কোনো একটা ট্যাটু শপের কাছে যান সেই ট্যাটু শপকে যে যদি আপনি বলেন যে দেখো প্রত্যেক মাসে ষোলোশো জন মানুষ ট্যাটু শপ খুঁজে গুগলে তোমার ওয়েবসাইটটা যদি আমি প্রথম পেজে নিয়ে আসতে পারি এই এই তিনটার মধ্যে বা এই তিনটার মধ্যে তাহলে তুমি এক্সট্রা ষোলোশো জন মানুষের কাছে এক্সট্রা ষোলোশো জন ক্লায়েন্টের কাছে তোমার বিজনেসটা এক্সপোজড হবে ষোলোশো জনই তো তোমার কাছ থেকে ট্যাটু বানাবে না হায়েস্ট ধরলাম একশো জন বানাবে একশো জনও যদি বানায় তার মানে তুমি এক্সট্রা বিশ তিরিশ হাজার ডলারের ব্যবসা করবা তাই না এখন এই যে যে এক্সট্রা বিশ তিরিশ হাজার ডলারের ব্যবসাটা তুমি করছো এই জন্য তুমি আমাকে আমি তোমাকে যে এসিও কাজটা করে দিব যে কারণে তুমি এই প্রথম পেজে আসবে তার জন্য তুমি আমাকে মাসে এক হাজার ডলার দিবা কথার কথা এবং বেশিরভাগ কোম্পানি রাজি হয়ে যায় এই কাজটা এসিও লোকাল এসিও খুব এস্টাবলিশড ইন্ডাস্ট্রি আমরা লোকাল এসিওর কাজ করি আমরা ছাড়াও আরও যত বিখ্যাত কোম্পানি আছে এসিওর ইন্টারন্যাশনাল যারা আছে তারা সবাই লোকাল এসিও নিয়ে কাজকর্ম করে এবং যথেষ্ট ইন্টারেস্টিং ব্যাপারটা এবং অত কঠিনও না কম্পারেটিভলি একটা ব্লগ ধরেন এখানে যদি আমি লিখি ক্যাট ফুড ক্যাট ফুড লিখে যদি আমি সার্চ করি ক্যাট ফুড তাহলে দেখুন সার্চ ভলিউম আপনি দেখবেন ষাট হাজার ষাট হাজার পাঁচশো প্রত্যেক মাস এই ক্যাট ফুড কিওয়ার্ডটার জন্য গুগলে কিছু লেখা সার্চ করলে ওটাকে বলে কিওয়ার্ড সেই ক্যাট ফুড কিওয়ার্ডটার জন্য এই এই জায়গায় র্যাঙ্কিং করা যত যত কঠিন ট্যাটু শপ ইন ডাবলিনের জন্য কিন্তু অত কঠিন না কারণ সার্চ ভলিউমও কম কম্পিটিশনও কম এবং বেশিরভাগ বিজনেস যেহেতু এসব নিয়ে চিন্তাও করেন এই কারণে কম্পিটিশন আরও সহজ দেখা যায় যে খুব সহজে এক দুই মাস বা তিন মাসের মধ্যে এক একটা বিজনেসকে র্যাঙ্ক করে ফেলা যায় এই জায়গায় সো এই যে যে বিভিন্ন ব্যবসাকে র্যাঙ্ক করে ফেলা প্রথম পেজে গুগলের এবং তাদেরকে আরও বেশি ক্লায়েন্ট পাওয়ার সুযোগ করে দেওয়া এই পুরো প্রসেসটাকেই আমরা বলি লোকাল এসিও সো লোকাল এসিওর প্রথম ভিডিও দেখার জন্য ওয়েলকাম সেকেন্ড ভিডিওতে আমরা যে কথা দেখার জন্য ওয়েলকাম না দেখার জন্য থ্যাংক ইউ ওয়েলকাম কেন বললাম জানি না সেকেন্ড ভিডিওতে আমরা যেটা করবো সেকেন্ড ভিডিওতে আমরা কিভাবে ইন্ডাস্ট্রি টার্গেট করা যায় এটা নিয়ে আরেকটু ভালো মতো কথা বলবো এবং থার্ড ভিডিওতে আমরা যে কথা বলবো কিভাবে পেমেন্ট মেথডগুলো সেট আপ করবো এবং কিভাবে ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নিব এবং কিভাবে কাজগুলো ডেলিভার করবো ওই ব্যাপারগুলো নিয়ে সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য পরের ভিডিও